নারীরা আল্লাহকে যারা কাউকে চেষ্টা করি না খালি মাঝমান্দারি কেন যে মুসলমানই সে আল্লাহকে যারা কাউকে চেষ্টা করতে পারবে না এইভাবে চলিল না চিনি এইভাবে খাই চলিল না চিনি কুকুর হইলেই চিনি একটা মুসিবতের কথা খালি মাইন্ডসেট রাখবেন মনটা ঠিক রাখবেন যে আল্লাহ ছাড়া আল্লাহর স্থানে আমরা কাউকে বসাবো পাশাপাশি কোন ইনসানকেও বসাবো না কোন বস্তুকেও বসাবো খালি এটা মগজের ভিতরে রাখবো কথা বুঝতে পেরেছি তাহলে দেখবেন সিরিজ দৌড়াইও ধরতে পারবো এই যে কথায় কথায় সিঁড়ি এগুলার কোন প্রয়োজন নেই বেহুদা এবার বুঝতে পেরেছেন যাই হোক